আজকের ঘটনা আজকের ঘটনা আমি কি বলবো আপনারা নিজেই দেখেন কুকুরকে নিয়ে নিচে নিচে দর্শকদের দেখায় আর কুকুরের মতন কথাবার্তা বলে দেখলাম যে ফাঁস রক্ত নামাজ কোরআনের কোথায়ও নাই এটা কিছু লুবি আলেম রুফি জাহেল এদের ফ্যাট ফ্যাটবারি করার জন্য মাস শেষ বেতন পাওয়ার জন্য মানে নিজের সংসার আদি চালানোর জন্য ওই যে এগুলা সমাজের মধ্যে ইয়াজিদি ইসলামগুলা এরা প্রতিষ্ঠিত করে ফেলছে নামাজের কথা লেখা নাই কোরআনের মাঝে এই কথা কিভাবে বলে ভাই এদের মাঝে কি কিচ্ছু নেই মনের মধ্যে কষ্ট নিয়ে বলতেছে বাংলাদেশে আর একটা হয়েছে মাইজ ভান্ডারি কথা বলে না কেন এই মাইজ ভান্ডারির একটা শয়তান সে বলতেছে যে নামাজ পড়ার দরকার নাই বাংলাদেশে প্রচলিত যে নামাজ আছে এই নামাজ নাকি কোরআনে নাই বলতেছে নামাজের কথা কোরআনে নাই নামাজের কথা হাদিসে নাই বাংলাদেশের মোল্লারা এই নামাজটা নিজেরা বানাইছে ব্যবসা করে খাওয়ার জন্য এই যে আমি বললাম যে ফাঁসক্ত নামাজ কথা কোরআনে লেখা নাই তো এটা কেন বলছি আমি হাফিজি পড়ছি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি ফাজল কামেল এবং পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি অনেক নামাজ পড়তাম তাজ্জুদের নামাজ রাত্রে রাত নামাজে খাড়ি থাকতাম কিরে নামাজে নাকি আল্লাহ সাক্ষাৎ নামাজ পড়লে নাকি খারাপ কাজ থেকে বিরত থাকা যায় জোরে বলেন নাউজুবিল্লা আরো জোরে বলেন নাউজুবিল্লা এই শয়তানটা গান গাইতেছে পাঁচ অক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারে ফতের নামাজের ভ্যাত কয়জনে জানে কি কথাটা বলছে বুঝতে পারছেন তো নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে মারফতের নামাজের বেদ কয়জনে জানে এখন এই নামাজ পড়ার পরেও আকাম কুকাম যায় না মনের থেকে হিংসা যায় না অহংকারী যায় না সিটারি যায় না পরে কোরআন শরীফ তাফসিরগুলা পড়া শুরু করলাম পড়তে পড়তে দেখলাম যে বেশিরভাগ নামাজের মধ্যে আমরা পড়ি কি সুরা ফাতেহার পরে ইন্না আ ইন্না কাল কাউসার বিশেষ করে সুরা আতেহার মধ্যে ইহিদিনা সিরাতাল মুস্তাকিম আমাকে সহজ সরল ফল কিন্তু আমি রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সহসর পথ দেখাও বলতেছি তো পরে সহসরল পথ কোথায় পরে করে দেখলাম যে একজন সাধক অলি আল্লাহ সঙ্গ হলো সহজ সরল পথ ওনার সাথে থাকলে সহজ সরল পথটা সিনে যাবে যেমন হাদি শরীফ আসছে সিন দেশে যাও এখন ওইটাও গবেষণা করে দেখলাম যে আমি চীনে গেছি রেলওয়ের একটা ট্রেনিংয়ে ডেমো ট্রেনের পরে সিনে তো কোনো জ্ঞান পাইনি পরে হাদিসটা ভালো করে গবেষণা করে দেখি যে এটার মধ্যে আছে সিনা লোকের কাছে যাও মানে যে আল্লাহ চিনছে রাসুল চিনছে যে সৎপথ চিনছে তার কাছে যাও যাই হোক এবারে নামাজে কেন আল্লাহ দিদার হয় না পরে বুঝলাম যে কি বলহু আল্লাহ আহাদ এটা শব্দ তুলো দেখেন আপনি বিভিন্ন তাপসিরে এই আপনার বিভিন্ন তাপসির আছে না এগুলো খুলে দেখেন স্পষ্ট লেখা আছে বলুন আল্লাহ কিরে আমি নামাজে কিনা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সেখানে গিয়ে বলতেছি বলুন আল্লাহ এখন কারে বলতেছি গেছি আল্লাহর সাথে যে আল্লাহর সাথে যিনি আমাকে সৃষ্টি করছে সে আল্লাহর সাথে সে আল্লাহকে সামনে রেখে বলতেছি বলুন আল্লাহ এরপরে বলতেছি ইন্না আওতাইনা এরপরে বলতেছি ইন্না আওতাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার প্রদান করি এখন আমি আল্লাহর সামনে সাক্ষাৎ করতে যাই বলতেছি আমি আপনাকে কাউসার প্রদান করবো কাউসার কি আমি প্রদান করবো না আল্লাহ আমাকে প্রদান করবো অবশ্যই আমরা first tense first tense future tense এবং কি টেন্স সম্পর্কে অবগত আছে ব্যাকরণ সম্পর্কে অবগত আছে পরে ভালো করে কোরআন তাফসির ঘুরতে ঘুরতে দেখলাম যে ফাঁস ওয়াক্ত নামাজ কোরআনের কোথাও নাই এটা কিছু লুবি আলেম রুফি জাহিদ এদের ফ্যাট করার জন্য মাস শেষ বেতন পাওয়ার জন্য মানে নিজের সংসার আদি চালানোর জন্য ওই যে এগুলো সমাজের মধ্যে ইয়াজিদি ইসলামগুলো এরা প্রতিষ্ঠিত করে ফেলছে আর এই ফান্দে পড়ে আমাদের মতো সরল মনা কিছু কুটি কুটি মুসলিম নামদারি মানুষের জীবন তসনস হয়ে যাচ্ছে এই নীল আকাশের নিচে এই জমিনের উপরে অন্তত পক্ষে আমি হাফেজকারী মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন এর সামনে কোন মুফতি মহাদ্দেশ সাইকুল হাদিস পাঁচ নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না বাংলাদেশে ভণ্ড নাই যারা ভণ্ডগিরি করতেছে এদের কোনো বিপদ নাই আমি আর আগেও বলেছি বর্তমানে বাংলাদেশে কত পীর আটচল্লিশ হাজার পীর আটচল্লিশ হাজার এর মধ্যে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর মনের মধ্যে কষ্ট নিয়ে বলতেছে বাংলাদেশে আর একটা ভণ্ড বের হয়েছে মাইজ ভান্ডারি কথা বলো না কেন এই মাইজ ভান্ডারির একটা শয়তান সে বলতেছে যে নামাজ পড়ার দরকার নাই বাংলাদেশে প্রচলিত যে নামাজ আছে এই নামাজ নাকি কোরআনে নাই বলতেছে নামাজের কথা কোরআনে নাই নামাজের কথা হাদিসে নাই বাংলাদেশের মোল্লারা এই নামাজটা নিজেরা বানাইছে ব্যবসা করে খাওয়ার জন্যে জোরে বলেন নাউজুবিল্লা আরো জোরে বলেন নাউজুবিল্লা এই শয়তানটা গান গাইতেছে পাঁচ অক্ত নামাজের কথা মারে ফতের নামাজের ভ্যাত কয়জনে জানে কি কথাটা বলছে বুঝতে পারছেন তো নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারে ফতের নামাজের ভ্যাত কয়জনে জানে বলতেছে তো নামাজের কথা কোরআনে লেখা নাই তো নামাজের কথা লিখা নাই বাই কোরআনে প্রমাণে মারফতের নামাজের বেদ কয়েজনে জানে মারফতের নামাজের বেদ কোরআনে আছে আমি প্রমাণ দিতে পারবো পাঁচ নামাজের কথা লিখা নাই ভাই প্রমাণে কোরআনে মারফতের নামাজের বেদ কয়েজনে জানে মারফতের নামাজের বেদ কয়জনে জানে এটা মোল্লারা বানাইছে মারেফতের মধ্যে ঢোকা লাগবে জোরে বলেন কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই আল্লাহ অন্তত বিরাশি জায়গায় বলেছে আকিমুসলা ওয়াতু জাকা তোমরা সলা প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো কার হুকুম আরো তো শয়তান তো অথচ এই শয়তান বলতেছে নামাজের কথা নাই একে জুতো পিটা করে দাঁত ছাড়া করা দরকার এখানে একে যেখানে পাওয়া যাবে সেখানে ঝাঁটা পিটা করা দরকার এই এদের এই ফাঁকে পড়ে তারপরে আমার জীবনটাও আমার তসনস হয়ে যেত যদি আমি আমার কাশেম সাহ সাক্ষাৎ না পাইতাম আমার কাশেম সাহ সাক্ষাৎ আমি পাওয়াতে উনি আমাকে সূক্ষ্ম বিষয়টা বুঝিয়ে দিয়েছে আসলে সলাটটা কি জাকাতটা কি যেমন ওয়াকিম সলাতা ওয়াতু জাকাত জাকাতের জন্য এখানে বড় লোক ধনী বলে নাই সবার জন্য বলছে এখানে কোনো ব্যক্তি বুঝায় নাই এখানে গরিব ধনী পাগল পক্ষী সবার জন্য জাকাত জাকাতটা কি আপনি ভালো জ্ঞান আছে আপনি একজনকে ভালো জ্ঞান দান করুন আপনার কাছে টাকা আছে টাকা দান কারণ আপনার কাছে সময় আছে সময় দিয়ে একজনকে সহযোগিতা করুন এগুলো হলো জাকাত তাই আজকে সমাজে অবক্ষয় অক্ষয় হচ্ছে এই সুপ্ত সুপ্ত সুন্দর কথাগুলো প্রতিষ্ঠিত না হওয়াতে আল্লাহ কোরআন ইনে সলাতা তানহা নিফা অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে এখন আমি তো এসে আওয়াবিনে নামাজ রাতকে রাত আমি নামাজ পড়তে পড়তে দেখেন আমার ম্যাচ গলে গেছে আমার কপালে দাগ হয়ে গেছিল পরে কী রে এটা দীক্ষা হয় না পরে আমার কাশেম শাহ আমার দয়া করে এই সত্য কিছু জিনিস আমাকে বুঝাই দিছে দেওয়ার পরে আমি বুঝতে পারছি বুঝি এখন সেই অনুপাতে চলার চেষ্টা করতেছি তাইলে এখন আপনি কোরআন শরীফ খুলে দেখেন কি বলতেছেন আল্লাহর সামনে গিয়ে বলতেছেন তাব্বাত ইয়াদ আবিল্লাহ হবে মাতা ধ্বংস হোক আবুল্লাহ ধ্বংস হোক আবুল্লাহ আপনি গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এখানে এই কথা বলার দরকার কি যে আল্লাহ ধ্বংস হোক আবুল্লাহ আবুল আহাবের বংশ শুধু তাই নয় কোরআন শরীফে এমন কিছু আয়াত আছে ফুফু খালা দাদি নানি সাসি যেটি এদের সাথে মেলামেশা করা যাবে না হারাম যৌন মিলন করা যাবে না হারাম অথচ আপনি আল্লাহকে সামনে রেখে এইসব কথাই বলতেছে তখন আমি অনেক চিন্তাধারা করেই কোরআন শরীফ ভালো করে তসনস করে বিভিন্ন আলেম বড় বড় মুক্তি মহাদেশের সাথে এই যে আমার পাঁচ অক্ত নামাজ কোরআনে নাই বলছি এটা বাইরে হওয়ার পরে বড় বড় মুক্তি সাইকুল হাদিস আমার সাথে বসছে বসে আমাকে এই কথার কোনো সনদ দেখাইতে পারেনি সকাল সন্ধ্যা আছে জহর আছে এটা কি সকাল কি সন্ধ্যা কি সূর্য কি উদয়স্ত আছে সূর্য এই যে উদয় হয়েছে এখন আমাদের দেশে রাত হলে আমেরিকায় দিন আমেরিকায় দিন হলে আমাদের তাই তো উদয়স্ত নেই তো উদয়স্ত আমার এই শরীরের মধ্যে আছে সূর্য এগুলা ধরে সুপ্ত কথা এগুলা জানতে হবে না জানলে তো মানব জন্মে বৃথা মানব এই জন্মে কুত্তা কুত্তা মারা আর কি মানে কুকুর মরে গেলে যেমন অনেক কবর আছে কোটি কোটি টাকার মালিক দুনিয়া বিধন সম্পদ হাজার হাজার কোটি টাকা থেকে গেছে কবরে কুত্তায় মতে আর পাগল সে কিছু রেখে যায় না ল্যাংটা হাঁটতো তার কবরে গোলাপ জলের পানি করতেছে ল্যাংটা বাবার কবর তাইলে ওই ধন হাসিল করতে হবে যেই ধন হাসিল করলে আপনার কবরের মধ্যে গোলাপ জল পড়বে আপনি নারী হয়েছেন বাংলাদেশে ভণ্ড নাই যারা ভণ্ডগিরি করতেছে এদের কোনো বিপদ নাই আমি আর আগেও বলেছি বর্তমানে বাংলাদেশে কত পীর আটচল্লিশ হাজার পীর আটচল্লিশ হাজার এর মধ্যে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পিটা করে মঞ্চ থাকে নামে দেওয়া দরকার এরকম ভণ্ড নাই বাংলাদেশ সরকার এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই আমি গত তিন দিন আগে প্রতিবাদ করেছিলাম বাংলাদেশের এক ভণ্ড বক্তা কথিত ভণ্ড বক্তা মাইজ ভান্ডারির যিনি মুরিদ তিনি বলেছিল যে কোরআনের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা নাই নাউজুবিল্লা বলেন ও বলেছিল যে পাঁচ অক্ত নামাজের কথা কোরআনে নাই বাংলাদেশের মোল্লারা ব্যবসা করে খাবার জন্য এই নামাজগুলো বানাইছে জোরে বলেন নাউজুবিল্লাহ এখন চিৎকার করে বলেন নামাজ পড়তে হবে হুকুম কার আল্লাহ কোরআনুল কারিমের বিরাশি জাগার মধ্যে বলেছেন আকিমুস সালাওয়াতুজ যাকা তোমরা সালাত প্রতিষ্ঠা করো যাকাত প্রদান করো হুকুম কার অথচ শয়তান বলছে কোরআনে নামাজ নাই আমি এর বিরোধিতা করেছিলাম আজকে সংবাদে দেখলাম প্রশাসনের ভাইরা তাকে গ্রেপ্তার করছে জোরে বলেন আল্লাহু আকবার এই ভণ্ড ব্যক্তিদের কথাগুলো তো আপনারা ভিডিওতে সবকিছু দেখলেন এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে এই মাছ ভান্ডারি বাবা বিভিন্ন সময়ে কিন্তু তারা ইসলাম বিদেশি কথাবার্তা বলে তাকে পুলিশ গ্রেফতার করেছে আপনারা কি শাস্তি চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি ইমানের পক্ষে থাকতে রাজি আছেন ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন ইমানের পরীক্ষা দিতে গেলে হজরত ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে রাজি আছেন মুসনবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে রাজি আছেন আমার নবীর মতো জেলেবন্দি হতে হবে রাজি আছেন সাহাবিদের মতো শহীদ হতে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন আমরা ইমানের পরীক্ষা দেব প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দেব মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দেব আমার নবীর মতো জেলেবন্দি হব প্রয়োজনে শহীদ হতে প্রস্তুত থাকবো কোন বাতিলের কাছে মাথা নত করব না কারা কারা রাজি আছেন দুহাত আল্লাহকে তুলে দেখা